একটি স্কিপ করে তো আমি টর্চলাইটটি মুখে নিয়ে নিই তো বন্ধুরা আমরা এটার রূপটি পেলাম কিন্তু এটার পাশটি খুলতে হবে এটার হচ্ছে এফবিআর পাশটি চলে গেছে যার কারণে এটার ভোল্টেজ ডাউন হয়ে গেছে আর ডাউন হয়ে যাওয়ার কারণেই স্ক্যান ছোট হয়ে গেছে তো আমরা এখন এই পাশটি লাগিয়ে দেবো নতুন আরেকটি ভিডিও ওকে হয়ে যাবে তো পাশটি আগে সংগ্রহ করে নিই তারপর আবার দেখ তো বন্ধুরা আমরা আমরা বিয়ারটি খুলে নিলাম তো বিয়ারটি খুলে নেওয়ার পর আমরা একটু মেপে দেখি বিয়ারটি এক সাইড ভালো আছে এক সাইড ড্যামেজ হয়ে গেছে তো আমরা এটা নতুনই লাগে তো দেখতে পাচ্ছেন আমি আর একটি সংগ্রহ করে রেখেছি আপনাদের সাথে তো শুধু বিআরটি লাগালেই হবে না এটার পাশাপাশি আরেকটা জিনিস আমরা লাগাবো আগে বিআরটি সেটিং করে নিই আমাদের বাড়ি শেখ নগর তো বন্ধুরা এই বিআরটির পাশাপাশি এখানে আরেকটি যে ট্রানজিস্টার রয়েছে আমরা সেটিও চেঞ্জ করে দেবো নাচের এটাও আবার দেখা করে দেবো এটা না লাগালেও আমরা পারতাম কিন্তু তো আমরা পাশাপাশি ট্রানজিস্টারটিও খুলে নিলাম এই ট্রানজিস্টারটি চেঞ্জ করে আমরা এখন আরেকটি নতুন ট্রানজিস্টার লাগিয়ে দেব ভাই ধরুন একটি স্কিন তো ভিউয়ার্স অনেক চেষ্টার পরে খুঁজে পেলাম এখন আমরা করে দিচ্ছি আমি এটিকে সোল্ডারিং করে নেব সোল্ডারিংটা একটু নিখুঁতভাবে করতে হবে যাতে করে কোনো প্রকার শখ না হয় তো আমাদের সোল্ডারিং কাজ হচ্ছে এখন আমরা এটির ঠ্যাংগুলি কেটে নেব তারপর একটু আলাদাভাবে সোল্ডারিং করে দেবো যাতে করে পাপটি <coughs> আমরা সোল্ডারিং <coughs> করে নিলাম এখন পাইপগুলি লাগিয়ে নিলাম কোনো প্রকার শট নিয়ে এখানে তারপর এখন এটাকে পাওয়ার দিব দেখি তারপর কি দেখায় আমরা দেখতে পেলাম এটার ভোল্টেজটি চলে এসেছে এবং সম্ভবত স্ক্যান পুরাই চলে এসেছে আর তো আমরা টিভিটি কমপ্লিট করে ফেললাম টিভিটি ওকে হয়ে গেল তো বন্ধুরা দেখতে পেলেন আমরা টিভিটি কমপ্লিট করতে সক্ষম এখন আমরা উপরে উঠিয়ে দিয়ে টেস্ট করে নেব